আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দুহাত আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দুহাত তুমি প্রভু কবুল কর তুমি প্রভু কবুল কর মোদের মোনা যা তোমার অবুজ বান্দা তুলেছি দুহাত আমরা সবাই পাপি তাপি কোন পুঁজি নাই অসহায় এক বান্দা মোরা তোমার মদ ছাই আমরা সবাই পাপি তাপি কোন পুঁজি নাই অসহায়ক এক মোরা তোমার মদত চাই তোমার মদত দিও মোদের তোমার মদত দিও মোদের দিও না যা তোমার অবজ বন্দা তুলেছি দুহাত তুমি প্রভু কবুল করো মোদের মুনাজার গুনা করার শক্তি খুদা গুনা করার শক্তি খুদা মোদের আছে যত ক্ষমা করার শক্তি যদি তোমার কুটি গুণে শত বর্ষে দিও মোদের তরে দয়া রহমান আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দুহাত তুমি প্রভু কবুল কর তোমার অবুজ বান্দা তুলেছি দুহাত টাকা করি গাড়ি বাড়ি টাকা করি গাড়ি বাড়ি আর নাকি কিছু চাই তোমার দিনের ও উঁচু দেখিতে যেন পাই দেখিতে দেখিতে হয় যেন শেষ দেখিতে দেখিতে হই যেন শেষ আমারি হায়া আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দোহা আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দোহা তুমি প্রভু প্রবুল কর মোনা যা আমরা তোমার অবুজ বান্দা তুলেছি